হ্যালো সম্মানিত বন্ধুরা আমি চলে আসলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে তো একটি সিআরটি টিভি নষ্ট হয়ে গেছে সিআরটি টিভির ভিতরে দুবা বের হয়েছে তো আমি সেই টিভিটি এখন রিপেয়ারিং করব আপনারা আমার সাথী থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে বেলাইকনটি বাজিয়ে দেবেন আবার পরবর্তীতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আমার আসতে চলেছে সেই সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব না করেন আর বেলাইকনটি না বাজিয়ে দেন তাহলে আমার ভিডিওগুলি হয়তো আপনাদের কাছে পৌঁছাবে না তো শুরু করা যাক আজকের টেলিভিশনের রিভিউ আজকের টিউটোরিয়াল হচ্ছে দেখতে পারতেছেন একটি জেবিকো তো আমি একটি বাসার ভিতরে চলে এসেছি তো ওনাদের লোক নেই যার কারণে আমার সার্ভিসিং সেন্টারে পাঠাচ্ছে না পাঠাইতে পারে নাই তো অনেক রিকোয়েস্ট করছে যার কারণে আমি চলে আসলাম তো আমরা টিভিগুলি এখন দেখব পাওয়ার সুইচ দিয়ে দিয়ে তো সুইচটি দিলাম দেওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন হয়তো একটু বাতি জ্বলছে কিন্তু কাস্টমার বলছে যে এটার ভিতরে দুয়া বের হয়েছে তারপর থেকে একদম ফুল অফ হয়ে রয়েছে তো আমরা এখন এটা খুলবো এবং দেখব তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল যেদিকো সিআরটি টিভি আমরা এখন এটির স্ক্রুগুলো খুলে নেব ওকে আমি বড়টা টিভি আসো টিভি ওকে বস্তা ইয়া আরে টিভিতে আনছে তো টিভির ভিতর থেকে এখনো গন্ধ বের হচ্ছে যার কারণে আমি পাওয়ারটি খুলেও নিলাম বড় টিভি আছে সার্ভিসিং সেন্টারে পাঠাই দেবেন আমাদের নসের যদি লোক না থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা বাসায় যেয়ে করে দিয়ে আসবো অসুবিধা নেই কইরা দিই দিই না যে তো না আমার কাস্টমার যেভাবে সুযোগ সুবিধা পায় সেভাবেই করে থাকি তো আমি দেশেরই সন্তান যার কারণে অনেকেই চিনেন আমাকে তো আমি দীর্ঘদিন ডাকাতে ছিলাম তখন ইউটিউবও করিনি কাজ নিয়েই ব্যস্ত ছিলাম ইউটিউব করার কোনো সুযোগ আমার ছিল না তখন এলাকার কিছু আমার স্টুডেন্ট আছে আবার কিছু মেকানিক্সও আছে তারা বলছে ভাই আপনি তো আসার সুযোগ পান না তো আমাদেরকে কিছু যদি ভিডিও দেন তাহলে আমরা কাজগুলি করতে আমাদের জন্য একটু সহজ হয়ে যায় কারণে আমি ভিডিওগুলি করে নিলাম তো আমরা এখন ব্যাক খুলে নিলাম তো দেখতে পারতেছেন বাতিটা জ্বালিয়ে দাও তো যেহেতু আলো খুবই কম তারপরেও আমি আপনাদেরকে পুরো দেখাতে চেষ্টা করতেছি টিভিটি এমনিতে দেখতে দেখা যাচ্ছে যে কিছুই হয় নেই তবে দুয়াবির হয়েছে তার কারণ কি একটু দেখে নেই তো আমরা দেখতে পারতেছি টিভিটি দেখার মতন বা কোনো পার্টস এমনিতে দেখা যায় না যে পড়ছে কিন্তু দুয়া বের হয়েছে সেটা ঠিক কাস্টমার বলছে তো যাই হোক আমরা এখন এটাকে রিপেয়ারিং করব এবং রিপেয়ারিংয়ের ফুল যেই প্রস্তুতি আমরা নিব এখন বাসার ভিতরে যে কাজ করা অনেকই কষ্টদায়ক হয়ে দাঁড়ায় কি করব কিছু করার নাই এরকম কাজ শিখছি কাস্টমার রিকোয়েস্ট করলে না যেও পারা যায় না তো আপনারা দেখতে পারতেছেন সিটি মান মুছে ফেলেছে যে কোনো টেকনিশিয়ান তবে আইসিটির নাম্বার হয়তো যাই হোক আমি এটাকে রিপেয়ারিং করে দেব অবশ্য বের হলো কেন কারণটা কি কিন্তু সাধারণতভাবে দুয়াবির হয় ক্যাপাসিটারের কারণে কিন্তু এখানে ক্যাপাসিটার সবই ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমরা এখন এটাকে পাওয়ার দিব প্লাস ভোল্টেজটি মেপে নেব তবে ধৈর্য ধরে দেখলে ভিডিওটি আপনারা অবশ্যই শিখতে পারবেন ভোল্টেজটি ঠিক আছে কিন্তু তারপরেও সেটটি আলো দিচ্ছে না মানে স্টার্ট হচ্ছে না হ্যাঁ, ভোল্টেজটি অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের দেখার স্বার্থে আরও সুবিধা করে দিচ্ছি যারা এই কাজগুলি করেন তবে আমাদের একটি ট্রেনিং সেন্টার চালু হয়েছে প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল সবুজ electronics engineering works and technical training centre এক নং সাইকনল ফকিরকান্দি আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে ফকিরকান্দি অথবা এক নং চৌরাস্তা কোনো মার্কেট তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যদি কাজগুলি প্র্যাকটিক্যাল শিখতে চান আমরা দেখতে পারতেছেন প্রত্যেকটি ভোল্টেজ আমরা মেপে নিচ্ছি সর্ব জায়গায় ভোল্টেজটি ওকে আছে কিন্তু মাগার সেটটি ওপেন হচ্ছে না বড় গুরুতর অবস্থা ধরনের রোগ কাজ করতে একটু সময় লাগে তো কাস্টমার বলছে এটা একবার ঠাড়া করে জ্বলে গিয়েছিল তখন এক মেকানিক্স ঠিক করার চেষ্টা করছে কিছুদিন চলার পর আবারও একই হিসাব দিচ্ছে একটা আয়না আছে না ছোট অ্যানাইলি হবে তো এই ডিজাইন দেন আছে পড়া গন্ধ তো এটা পিকচার ফাংশনিক প্রবলেম এই অবস্থা তো আমরা হ্যাঁ, বুঝতে পেরেছি পিকচার পরে গিয়েছে দেখতে পাচ্ছেন তো শুধু পিকচারই পুরেনি এটার যে বৃষ্টি আছে বৃষ্টি নষ্ট হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য একটু স্কিপ করে নিয়ে আগে কাস্টমার সাথে কথা বলে নিই এখন দেখাইলাম যাই হোক এটার যে প্রবলেমটা না না ছশো টাকা রেডি করেন তো আমরা দেখতেই পারলাম এটা ভিতরে পুড়ে গেছে তো আমাদের এই বেশটি চেঞ্জ করে দিলে হয়তো বা অনেকটাই ওকে হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা এখন এটি খুলে নেব মানে রিমুভ করে নেব তো দেখেন আমার যে টিভি রিপেয়ারিং করতেছি আমাদের কিছু ছোট ছোট বাবু আছে যারা এই কার্টুনগুলি দেখতেছে তোমরা বলো তোমরা কি চাও তোমাদের টিভি ঠিক হবে তুমি টিভি দেখো তুমি টিভি দেখা আছে তোমার টিভি আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ তো বাচ্চাদের জন্য শিখার মতন একটা দারুণ কৌশল টিভি তারা বুয়া বুয়া ও দুয়া কইছো হ্যাঁ। আমি শুনছি বুয়া তো বাড়ির ভিতরে কাজ করতে গেলে অনেক সময় বাচ্চারা থাকে তো বাচ্চাগুলো একটু দুষ্টামি করতে ভালোই লাগে বাচ্চারা ছোট ছোট করে কথা বলে দুয়ারে বলবো বুয়া বুয়ারে বলবো দুয়া নাকি তোমাদের মতন ছোট থাকতে আমি এরকম কথাই বলছিলাম বুঝছো কিন্তু বড় আর এখন বলতে পারি না অসুবিধা নাই শিখতে শিখতে শিখে যাবে সব এক সময় বড় হয়ে সব শিখে যাবে আইসি দিকেই কথা বলতেছেন নিয়ে গেলে তো কইতেন আর আমরা তো পাঁচশো টাকা একটা টিভির মজুরি নিতে হয় এটা সব জায়গায় আমাকে বলা লাগে না গেলেই দিয়ে দেয় কাস্টমারে আমরা বাড়িতে আইসি আমাদের গাড়ি খরচা আছে পরিশ্রম আছে যাই হোক আমি আগে কাজ করি ওকে করি এরপরে মন ছেলে দিয়ে না মন ছেলে আর কি করবো চলিয়ে আইসি আর কি করার আছে kayak eh, aku dua ya ketiga kalau berat dua kuina aku dua pulang pulang dua kali অবশ্য কাস্টমার কম বেশ করবই আমরাও কাজ তো দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ দেখছেন পুরে কি হয়েছে লাই জানে এখন কারণ টিভির ভিতরে পিকচার টিউবটা কি ভালোই আছে না পুড়িয়ে গিয়েছে তুমি কি বলো আলিফা আলিফা তুমি বলতেছো পুড়েই গিয়েছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমরা সেটাও ঠিক করে নেব বউ বউ সবাই বউ এটা কি রে এটা কি রে দেখতে পুরো জিনিসটা খুলে নিলাম টিপি টিপি এটা হলো 10 পিন ধরো এটা তোমরা খেলাধুলা করবা না তোমরা খেলাধুলা করতে গেলে আঘাত পাবা তো একটু স্কিপ করে নি আগে মালটির সংগ্রহ তো বন্ধুরা আমরা সংগ্রহ করে নিলাম দেখতে পাচ্ছেন নতুন আমরা এখন এটি লাগিয়ে নেব আমাদের কিছু ছোট ছোট বাবু আছে তারা কত কিছুই বলতেছে কি করা যায় তালিকা তুমি বলো তুমি বড় হয়ে কি হতে চাও কাপালিকা বড় হুম আইবা আমার বাবা কি হইবি গিনি হবা না ডাক্তার হবা নাকি ইয়াবি আরবি নাকি মাওলানা মাওলানা একজন বলতেছে মাওলানা হবা বড় তামি হুজুর আমরা তো মাছ রান্ধি নাই টেলিভিশন বিনোদনের ব্যাপার বাচ্চাদের একটা সুন্দর শিক্ষণীয় ব্যাপার কার্টুন দেখে বাচ্চারা কার্টুন দেখে অনেক কিছু শিখে তো দেখতেই পারতেছেন পাশাপাশি কাকটিও পুড়ে গেছে তো এটা গুরুতরই আহত হয়েছে হয়তো এটাকে আমরা একটু চেষ্টা দিব আপনারা যে ভিডিওটি দেখতেছেন কোনো এডিট নয় সরাসরি ভিডিও ভিডিও দেখতেছেন ঠিক শিখতেছেন ঠিক কিন্তু লাইক করেন না সাবস্ক্রাইব করেন না আপনাদের কাজে আসছে এটার জন্য আমরা অনেকটাই দুঃখিত কারণ একটি ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট হয় কারণ একটা ভিডিও দেখে আপনারা অবশ্য কিছু না কিছু ইনকাম করার সুযোগ পান তো আমাদের একটি লাইক সাবস্ক্রাইব করলে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না দয়া করে অনুরোধ করছি আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই লাইক করে দিবেন যাতে করে আমাদের ভিডিও করতে আরও উৎসর্গ মানে উৎসাহ বেড়ে যায় আর নসিদ যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন তো হয়তো আমরা ভিডিওগুলি করতে নাও পারি এবং নাও পেতে পারেন কেননা আমরা শত কাজের ব্যস্ততার মাঝেও দেখাচ্ছি বাবা আচ্ছা, একটি ভিডিও করতে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক কাজ পালায় রেখে আপনাদের জন্য বোঝার জন্য ভিডিওগুলো করা হয় দয়া করে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে বড় ভাই বা আপুরা যারাই আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কারণ এতে কি আপনাদের লস হবে না লাভ হবে আমার প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন আরও আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো শিখার জন্য আর যদি না করেন তাহলে আমার ওই ভিডিওগুলো হয়তো আপনারা পাবেন না যারা সাবস্ক্রাইব করবেন তারাই সেই ভিডিওগুলি পেয়ে যাবে পুড়ে গেছে পুড়ে এর জন্য টিপি চলবে না আমরা লাগিয়ে নিলাম এখন এটাকে খেলতি না সোল্ডারিং করে নিচ্ছি আরিফা আরিফা গেছে গা তোমার নাম কি তোমার নাম বাইজি তোমার নাম তোমার নাম আনাস তোমার নাম কি রাজু রাজু হ্যাঁ এত পুরো গন্ধ আসতেছে ওই যে উঠে গিয়েছিল সেই গন্ধটা এখনো তোমার নাকে আমার নাকে বাড়ি খাইতেছে এত গন্ধ হয়ে গেছে এত গন্ধ তুই আমার বাসা খেতে সব সমস্যা হলে পিকচার টিউব গন্ধ তো মানে জ্বালাই দি একদম মাথাটা গরম করে আমারও তো এবার আমরাই আর লাগিয়ে নিলাম আরে পুরাটাই তাস গল্প পিক্সা টিউব টিউব টিউব দেখতে পাচ্ছি মোটামুটি একেবারেই খারাপ হয়নি তো শটও নেই বাস গাড়ি কিনবা এটি কি বাস নাকি বাস সবাই ছোট এই যে টিপি চার্জ শেষ হয়ে যায় তো যখন আসার দরকার তখনই আসছিল এখন পুরাবন্ধু আসবো না এবার গন্ধ হয়ে গেছে পুরাবন্ধু এটা হলো তাতালের গন্ধ তাতালের গন্ধ আসে তো বন্ধুরা অলরেডি আমি লাগিয়ে নিলাম আয়নাটা খুলি অলরেডি চলে এসেছে হ্যাঁ, দেখতে টিভিটি ঠিক হয়ে গেছে ডিশের লাইনটা আনো তো দেখি বাবা লাইনটা দে আপনারা চাইলে ইত্যাদি কাজ করতে পারেন দেখেন বাচ্চারাও দাও তো দেখি বাচ্চারাও আমার সাথে একটু সহযোগিতা করতেছে অলরেডি ছবিও চলে এসেছে দেখতে পারতেছেন একটু রিমোটটা দেওয়া হোক আসলে বাড়িতে যে আমি কাজ করি না কিন্তু অনেক বিকশ করার পর বাড়িতে যে কাজ করতে হয় কারণ সময় ছেলে থাকে না তাদের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা রাখছি চলে আরো ভালো একটা জিনিস দেখতে পারলাম কালারটি ঠিক নেই দেখতে পাচ্ছেন টিভিটির কালারটি কিরকম জানি একটি ফ্যাকাশে তো এই ধরনের সমস্যা ডিশের লাইনটা মনে ক্লিয়ার নাই তো দেখতেই পারতেছেন তবে এই সমস্যাগুলো হয় টিউব প্রবলেম হইলে এই ধরনের সমস্যা হয়ে থাকে চেহারাও সুন্দর দেখাচ্ছে না এটা আপনার পিক্সার টিউব প্রবলেম হয়ে গেছে বুঝছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তো আমরা একটু ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়াল্লিশ জনে এখন পর্যন্ত নিহতদের মধ্যে ছাব্বিশ জনের লাশ শনাক্ত করা হয়েছে বাচ্চারা আমি কি কি মস্ত কেনাদা কি করবি এখানে কিছু মশার প্রয়োজন নেই আজানের সময় হয়ে গেল বালা করে এটা টিভি পিকচার খারাপ হেডাইয়ের চাইতে হয়তো ভালো হবে না তবে তারপরও যথেষ্ট দেখার চেষ্টা করতেছি পিকচার ড্যামেজ হয়ে গেছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা তবে আগুন লাগার কারণ হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি রাজধানী হাতিরঝিল একটু প্রবলেম রয়ে গেছে সাদা আসবে লাল কালারটার থেকে আমি একটু অন্যভাবে দেখি আরো চেষ্টা করে cuộc mình phải lên পিকচার টিউব মোটামুটি হয়তো করে দিলে ভালোই চলবে বাড়িতে গেলে আর কি কাস্টমার নিজের ইচ্ছা মতন মেকানিক্সকে ব্যবহার করতে পারে একটা সুবিধা আমার বাড়িতে এসে করে দিস ঠিক আছে বাড়ির কাজ বাড়ি তুই সার্ভিসিং সেন্টারের কাজ সার্ভিসিং সেন্টারে হ্যাঁ এটা তোমাকে যেটা কিন্তু আপনার এই যে এনে বসে আমি কাজ করতেছি আমার অনেকটা কষ্ট হইতেছে যে কাজটা করতে একটি স্কিপ করে নেই যাতে না ভিডিওটি নালে লম্বা হয়ে যাবে দেখতে পারতেছেন বন্ধুরা ওয়াশ করে নিচ্ছি এই টিভির কাজ করে নিতেছি টিভির কাজ করতে গেলাম মেকানিক্সের দোকানে লেগে গেলো সাতাশশো টাকা লাগবে একে তো ডেক দুয়ে তো পুইরা ছাই কারণ <coughs> ইলেকট্রনিক জিনিস আপনার শত চেষ্টা করলো আমি শত চেষ্টা করলো সহজে কাজ করা যায় হ্যাঁ, তো আমরা কাস্টমার যখন আমরা বাড়িতে কোনো কাজ করতে যাই কাস্টমার শুধু আপনি না পারে না আমাকে মানে, আমি কিন্না এমন বাজি খাটানোর চেষ্টা করে যেটা আমরা খাটানোর চেষ্টা করবো কি এটা তো আমরা নিজের থেকেই বিশেষ করে আমি নিজের থেকেই আমি কাজ করে দিই যতক্ষণ পর্যন্ত একটা টিভি ভালোভাবে না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা ওইটার পিছনে পরিশ্রম করতেই থাকি করতেই থাকি বন্ধুরা আমাদের কাজটি প্রায় শেষ ফ্লাইট আছে হ্যাঁ লাগবো না তো দেখতেই পারলেন বন্ধুরা আমরা আপনাদের চোখের সামনে কাজগুলি করলাম